আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে সলম্যাক্স গ্লোবালে নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের লিংক দেওয়া আছে আপনারা এইখান থেকে ক্লিক করলে সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তারপর আমাদের এখানে ফার্স্ট নেম সিলেক্ট করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করার পর এরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আমাদের সচল আছে কারণ এই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক যাবে সেখানে অ্যাক্টিভ নাও ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেওয়ার পর আমরা এইভাবে দুই একটা সংখ্যা দিয়ে দিব তারপর সিলেক্ট কান্ট্রি এখানে আমরা যে যেই দেশে অবস্থান করতেছি সেই দেশ সিলেকশন দিব বাংলাদেশ দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দিব এবং সর্বশেষ এগুলো সব দেওয়ার পর আমাদের এই টার্মস অফ কন্ডিশনে টিক মার্ক করে দিতে হবে এইভাবে আমাদের first name last name email address user name দেওয়ার পর কান্ট্রি সিলেকশন মোবাইল নম্বর দেওয়ার পর টার্মস অফ কন্ডিশন এই তিনটাতে টিক মার্ক দেওয়ার পর সাবমিট করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি সাবমিট করতেছি না আপনারা সাবমিট করলে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেইখান থেকে অ্যাক্টিভ নাও করলে আইডি ভেরিফিকেশন হয়ে যাবে ইমেল দ্বারা আর একটি নতুন অ্যাকাউন্ট তৈরি হবে ধন্যবাদ সবাইকে